আসসালামু আলাইকুম Adobe one minute D channel পক্ষ থেকে আপনাদের স্বাগত মাঝে আমাদের সাথে আছে সুমান তুমি সবাই তুমি সবাই কেমন আছেন অনন্ত জলিল ইয়ং বয়সে কোন নায়িকাকে দেখে মনে প্রেম কোন ভাষার গান গাইতে বেশি পছন্দ করেন কাকে দেখে বেশি ক্রাশ খাইতেন মৌসুমী নাকি Popy Moushumi Thanks for watching viewers. Do subscribe our fake verified YouTube channel.